থেকে আমরা ক্লাস শুরু করলাম অ্যাডোবি এলাস্টেটারের অ্যাডোবি এলাস্টেটারের ফাইল টাইপ হচ্ছে এআই আমরা যদি অ্যাডোবি এলাস্টেটারের ফাইল টাইপ দেখতে চাই তাহলে দেখতে পারবো কি এটা এআই দেখেন এর ফাইল টাইপ আমি লিখে দিই এআই এটা অ্যাডোবি এলাস্টেটারের ফাইল টাইপ হবে অ্যাডোবি এলাস্টেটারের ফাইল টাইপ হচ্ছে এআই এছাড়া আরও কিছু ফাইল টাইপ আছে যেমন ইপিএস e এখান থেকে পিডিএফও করা যায় এখান থেকে এসভিজিও করা যায় বেশ কয়েক ধরনের ফাইল টাইপ নিয়ে কাজ করে তবে অ্যাডোবি ইলাস্ট্রেটার আসছে হচ্ছে ইলাস্ট্রেশন শব্দ থেকে ইলাস্ট্রেশন সজ্জিত করা গোছালো কয়েকটা জিনিস এক জায়গায় নিয়ে এসে সজ্জিত করে নতুন কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে ইলাস্ট্রেটার ব্যবহার করা হয় আমরা এতদিন দেখছি কি ফটোশপে দেখছি হচ্ছে রাস্টার ডিজাইন সাধারণত রাস্টার ডিজাইন আর ভেক্টর ডিজাইনের ভিতরে পার্থক্য আছে রাস্টার ডিজাইনে ছোট বড় করলে মানের পরিবর্তন হয় কিন্তু ভেক্টর ডিজাইন ছোট বড় করলে মানের পরিবর্তন হয় না কেন হয় সেটা কিন্তু আমি একদিন দেখাইছি আবার দেখাবো কি রাস্টার ডিজাইনের সবসময় করে কি এর সুইচিং কালার কনভার্ট করে আমরা যদি নতুন একটা ডকুমেন্ট নেই নতুন ডকুমেন্টের আমরা মাপ দেব কত চার পিক্সেল হাইট দশই থাক ও এটা ইঞ্চি আসছে আমার পিক্সেল করতে হবে চার দশই থাক সমস্যা নাই এই তো চার পিক্সেল আসলো ঠিক আছে চার বাই দশ আমি এখানে এক পিক্সেল করে একটা করে কালার নেব প্রথমে নেব কি ব্লু কালার তারপরে দেব আর এক পিক্সেল নেই এখানে দেই রেড কালার তারপরে আমরা ইয়েলো কালার দিতে পারি এখানে দিলাম ইয়েলো কালার এই তিনটা এই কয়টা কালার থাকলো ঠিক আছে এটাকে যদি আমি বড় করি তাহলে কি হয় ইমেজ সাইজে গিয়ে আমরা ইমেজ সাইজ বড় করতে পারি না এটাকে আমরা হচ্ছে গিয়া ষোলো করে দিই ওকে দেখেন এ কি করছে এ করছে কি এই যে ব্লু রংটা আছে এই ব্লু রংটা এবং রেড রং দুটো মিক্সড করছে মিক্সড করে আলাদা কালার করছে তারপরে এটার সঙ্গে আবার আরেকটু মিক্সড করছে এটা কি লালের সঙ্গে এইভাবে মিক্সড করে করে করে করে রং করছে কিন্তু আমরা বড় করছিলাম কয়েকটা রং কিন্তু আলাদাই থাকার কথা ছিল কিন্তু সেটা আলাদা থাকেনি এর হচ্ছে কাজই হচ্ছে এরকম যে কালার সুইচিং করে যেটা ফ্যাক্টরে করে না ভেক্টর এবং ইয়ের পার্থক্যই হচ্ছে এটা ভেক্টর কি করে ভেক্টর আউটলাইন বসে আচ্ছা এর প্রসঙ্গটা কি জন্য এরকম আপনি যদি কয়েকটা গ্লাস নেন কয়েকটা যদি গ্লাস নেন একটা গ্লাসে লাল রং রাখছেন একটা গ্লাসে নীল রং রাখছেন একটা গ্লাসে হলুদ রং রাখছেন আপনি করলেন কি যে হলুদ রঙেরটা সাদা রঙের ভিতর পার করলেন লালটা হলুদের ভিতর পার করলেন এবং নীলটা ওই লালের ভিতর পার করলেন হয় কি যে গ্লাসের নিচেতে একটু রং থেকে যায় থেকে যায় না লিকুইড রং একটু নিচে থেকে যায় এ করে কি যখন কালারগুলো সুইচ করলেন তখন ওই রঙের সঙ্গে এই রঙটা মিক্সড হয়ে আর একটা নতুন রং তৈরি করলো একটু চেঞ্জ করলো এটাই হচ্ছে গিয়ে সুইচিং কালার এই রাস্টার করে কি এইভাবে রঙগুলো করে আর ভেক্টর করে কি যে ও কোনো কিছুই বোঝে না ও বোঝে কি আউটলাইন এই আউটলাইনের ভিতরে কি রং আছে লাল রং আছে আমি বড় করে দিলাম ও বড় করার পরে দেখতেছে যে আউটলাইনের ভিতর কী রং ছিল লাল রং ছিল তাই আমি লাল রঙে ফিল করব জাস্ট ভেক্টর এই কাজটাই করে আমরা অ্যাডোবি ফটোশপে বেশিরভাগ যে কাজগুলো করছি সেগুলো রাস্টার ডিজাইনের কাজ মানে ফটো কেন্দ্রিক কাজ ফটো কেন্দ্রিক কাজগুলো সব রাস্টার ডিজাইন এখন আমরা করব ভেক্টর ডিজাইন আচ্ছা ভেক্টর ডিজাইন নিয়ে আরও আলোচনা করব প্রথমে আমরা দেখি অ্যাডোবি ইলাস্ট্রেটারের ইন্টারফেসটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটার আমি ওপেন করলাম ওপেন করার পরে দেখা যাবে কি প্রথমে আছে মেনু বার ঠিক আছে বাম পাশে ফটোশপের মতনই টুলস বার ডান পাশে প্যালেট আছে এবং এগুলো আপনারা গায়েব করে দিতে পারেন ডিলিট করতে পারেন ফটোশপেও যেভাবে করা যেত এখানেও সেভাবে আপনারা এগুলো ডিলিট করে দিতে পারেন ঠিক আছে এগুলো আবার ফেরত নিয়ে আসার জন্য কি করব আমরা উইন্ডোসে যাব গিয়ে ওয়ার্ড পেসে যাব এবং এসেনশিয়ালটা খুঁজে বের করি রিসেট এসেন্সিয়াল মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা এখান থেকে পাবো আর কি হ্যাঁ এসেনশিয়াল যেটা যেগুলো আর কি আমাদের প্রয়োজন যে টুলসগুলো যে প্যালেটগুলো সেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো চলে আসছে এছাড়াও দেখবেন যে এখানে যে ইয়েগুলো ছিল সেগুলো এখানে দেখাচ্ছে দেখেন এই যে এখানে প্যালেটের ভিতরে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো এখানে ক্লিক করলে দেখবেন এখানে দেখাচ্ছে আচ্ছা তারপরে এই পাশে দেখবেন যে আমরা যে এসেন্সিয়াল নিলাম ওয়ার্কপ্লেস এখানে এসেন্সিয়ালটা সিলেক্ট আছে এছাড়া আমরা আরও অনেকগুলো আছে পেন্টিং করার জন্য যেগুলো দরকার পড়ে এ ধরনের অনেকগুলো আছে আবার আমরা অনেক সময় নিজেরাও তৈরি করে নিতে পারি ওয়ার্কপ্লেস নিউ কিছু ওয়ার্ডপ্লেস আমরা এখান থেকেই প্যালেটগুলো পাবো সবগুলো প্যালেট এখানেই পাবো এখান থেকে আমরা ইয়ে করে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারবো যে কোনো যেটা দরকার আমার লিঙ্ক দরকার লিঙ্কটা আসলো এসে আমরা এখানে নিলাম নেয়ার পরে এটা তো নতুন একটা অ্যাড করলাম বা কোনো কিছু আমরা এখান থেকে টেনে বের করে নিলাম এটার দরকার নেই এটা ডিলিট করে দিলাম আমার একটু চেঞ্জ হলো না এই চেঞ্জটাকে আমরা সেভ করতে পারি নিউ ওয়ার্ড পেজ এখানে নাম দিতে পারি যে কাজ করতেছি সে কাজের জন্য অতিরিক্ত কোনো কিছু প্যালেট রাখার দরকার নাই জাস্ট যে কাজের জন্য যে প্যালেটগুলো দরকার সেগুলোই শুধু রাখবো বাকিগুলো ডিলিট করে দেবো তাছাড়া ঝামেলা হয় এখানে একটা নতুন নাম দিয়ে নাম দিয়ে আমরা ওকে করব এটা এখানে চলে আসলো দেখেন নিউ নামে এটা এখন আমরা ওয়ার্ড পেসে পাব ঠিক আছে এছাড়া দেখবেন এটা আমরা যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে গিয়া Illustrator CC two thousand fifteen এটা Illustrator CC two thousand fifteen এখন আধুনিক লেটেস্ট ভার্সন যেগুলো দুই হাজার সতেরোর পরে টু থাউজেন্ড ফিফটিন হচ্ছে গিয়ে ওয়ালাইকুম আসসালাম টু থাউজেন্ড ফিফটিন আসলে আসছে কীভাবে অ্যাডোবির Illustrator one two three four five six seven eight এইভাবে তো আসার আসলো এইভাবে আসার পরে ইলেভেন টুয়েলভ টেনের পরে আসছে হচ্ছে সিএস টেনের পরে আসছে সিএস সিএস মানে ক্রিয়েটিভ সুইফট ক্রিয়েটিভ সুইফটের আবার one two three four five six one তো নাই টু থেকে আসছে বোধ হয় two three five six six পর্যন্ত আসছে সিএস সিক্স তারপরে আসছে সিসি সিসি হচ্ছে আবার চলছে সিসির আবার ওইভাবে ওয়ান টু থ্রি ফোরে নামা হয়নি সিসি যে সালে যেটা আপডেট দিছে সেই নামে আসছে দুই হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখন বাইশ চলতেছে সিসি হ্যাঁ বোধ হয় দুই হাজার চোদ্দো থেকেই হ্যাঁ, সম্ভবত এটা এটা আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে দুই হাজার পনেরো এখানে অনেক অপশনই নাই যেমন এখনকার যে লেটেস্ট যে ভার্সনগুলো আছে সে ভার্সনের নিচে টুলসের বারের নিচে একটা পয়েন্টার আছে এখানে সে পয়েন্টারে ক্লিক করলে টুলসগুলোকে আবার এইভাবে ওয়ার্ক স্পেসের মতো সাজানো যায় যেটা এখানে নাই হ্যাঁ। এখানে ক্লিক করলে দেখবেন একটা অপশন চলে আসবে সেই অপশনের ভিতর দিয়ে আছে যে কোন কোন টুলস আপনি রাখবেন কোন হ্যাঁ, কোন টুলস রাখবেন না হাইড করে রাখবেন এই অপশনগুলো ওখানে দেয়া আছে আচ্ছা আমরা এবার ইয়ার মেনু বারের ওপরে হ্যাঁ। হ্যাঁ। নাই পালকের মতো হ্যাঁ আপনি আপডেট আপডেটে অনেক কিছুই আছে যেটা এখানে নাই আর এটা আমরা ব্যবহার করতেছি এই কারণে যে আপনাদের কম্পিউটারগুলোতে এই ফিফটিনই ইনস্টল করা আছে আর এই কম্পিউটারের কনফিগারেশনগুলো অতটা ভালো না যে আমরা সিসি দুই হাজার পনেরো ব্যবহার করতে পারবো পনেরো পনেরো বলছি সতেরোর উপরে ব্যবহার করতে পারবো সতেরোর উপরে সিসি দুই হাজার সতেরোর উপরে ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো হতে হবে আপনার হচ্ছে অন্তত core i Intel core i five processor হতে হবে এবং মিনিমাম এইট জিবি র্যাম হতে হবে সাথে যদি দুই জিবি গ্রাফিক্স থাকে আরো ভালো আচ্ছা হ্যাঁ। অবশ্যই আমরা তাহলে শুরু করি অ্যাডোবি ইলাস্ট্রেটারের ফাইল ফরম্যাট ফাইল মেনু এর এই যে ওপরে মেনু দেখতেছেন এগুলো আসলে এক একটা লিস্ট লিস্ট না আর এতে প্রত্যেকটা আইটেমকে বলা হয় লিস্ট আইটেম আমরা প্রথম লিস্ট আইটেমটা কি ফাইল ফাইলের ভিতরে প্রথমেই যেটা আছে নিউ আমরা কন্ট্রোল এম চাপলেও এই নিউ বাটনটা পাবো নিউ মানে নতুন একটা ডকুমেন্ট চলে আসবে আমরা কন্ট্রোল এন কিংবা নিউ এ ক্লিক করি একটা পোপ আপ আসলো এই পোপ আপে দেখা যাচ্ছে যে নতুন ডকুমেন্ট আমরা ফটোশপে যেভাবে নিয়েছিলাম ঠিক সেভাবে নেয়ার কিছু পদ্ধতি এখানে দেয়া আছে লেটেস্ট যেগুলো আছে ইয়া লেটেস্ট একেবারে আধুনিক যে দুই হাজার পরে সেগুলো দেখবেন একটু অন্যরকম এটা একটু অন্যরকম ওগুলোতে আরও চমৎকার আরও অপশন আছে আচ্ছা এখানে দেখেন প্রথমে আছে কি নাম আমরা যে কোনো একটা প্রজেক্ট অনুযায়ী একটা নাম দেব যে প্রজেক্টে কাজ করতেছি সেই প্রজেক্ট অনুযায়ী নাম দেব নিউ নাম দিলাম নিউ একটা প্রজেক্ট ঠিক আছে তারপরে কি ধরনের প্রজেক্ট প্রিন্ট মিডিয়ার জন্যে ওয়েব মিডিয়ার জন্যে নাকি হচ্ছে কোনো ডিভাইস নির্ধারিত কোনো ডিভাইসের জন্যে নাকি ভিডিও ফিল্মের জন্যে হ্যাঁ বা বেসিক আর জিবি যে কোনো একটা আমরা মাধ্যম সিলেক্ট করে দেবো আমরা প্রিন্টের কাজ করি ঠিক আছে প্রিন্টের কাজ যখন করব তখন দেখবেন নিচে সাইজ অপশনে আপনার প্রিন্ট কেন্দ্রিক সাইজগুলো অটোমেটিক চলে আসছে letter legal tabloid A four A three B five B four সাধারণত এগুলোই প্রিন্টের জন্য দরকার পড়ে আমরা লেটারটা সিলেক্ট করলাম এখন লেটারের মাপ কি হবে এটা পিটিতে দেয়া আছে আমি পিটি সম্পর্কে বলি আমি দেখছি পিটি হচ্ছে গিয়ে বাহাত্তর পিটি সমান এক ইঞ্চি হয় সেই হিসেবে পয়েন্টকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি সেই হিসাবে এটা আসবে আট দশমিক পাঁচ বাই এগারো আসবে লেটারের সাইজ এটা আর এ ফোরের সাইজ যদি এ ফোরের সাইজ আট দশমিক উনসত্তর এটা লেটারের সাইজ আচ্ছা এছাড়া আমরা কাস্টম সাইজ নিতে পারি যে কোনো ইচ্ছা মতো এখানে লিখে কাস্টম সাইজ নিতে পারি আমরা এটাই লিনার নেয়ার পরে দেখেন নিচে আছে একটা অপশন এটাকে বলা হয় ব্লিড ব্লিড কি ব্লিড হচ্ছে আমরা যখন কাজ করব কাজ করার পরে যখন প্রেসে বা কোথাও কাজটা যাবে তার চারপাশ দিয়ে একটা মার্ক করা থাকে যে এটা হচ্ছে গা মার্কের বাইরে কোনো কিছু কালার টালার কোনো কিছু যাবে না চারপাশ দিয়ে কাজের চারপাশ দিয়ে একটা মার্কিং করা থাকে আগে আমরা হচ্ছে এই ব্লিড যখন থাকতো না তখন আমরা নিজেরাই হচ্ছে গিয়ে মার্ক করে দিতাম একটু লাইন নিয়ে মার্ক করে দিতাম এখন এর ভিতরে ব্লিড অপশনটাও দেয়া আছে আমরা ব্লিড একটা দিতে পারি দশমিক দুই বা দশমিক এক আমরা একটা ব্লিড দিতে পারি এক পাঁচ দিলাম হ্যাঁ ফাঁকা থাকবে এছাড়া নিচে আছে কালার মোড সাধারণত আমরা প্রিন্টিংয়ের কাজ ভেক্টরের কাজ সাধারণত সিএমওয়াইকেতেই করা হয় তাছাড়া আমরা ইয়াউতেও আট জিবিতেও করতে পারি এখানে অন্য কোনো কালার মোড পাবেন না শুধুমাত্র দুইটা কালার মোড পাবেন একটা সিএমওয়াইকে একটা আট জিবি এছাড়া আপনি ইলাস্ট্রেটরে অন্য কোনো কালার মোড পাবেন না আর এখানে আছে দেখেন যে ইফেক্টটা কতটুকু কাজ করবে আমরা যে ইফেক্টসগুলো ব্যবহার করব সেগুলোর হচ্ছে মান কতটুকু হবে এই মানের উপর নির্ধারণ করে ফাইল ভারী কতটুকু হবে ফাইলের কোয়ালিটি কতটুকু হবে এটা এটা নির্ভর করে আমরা হাইটাই দিয়ে রাখি ঠিক আছে প্রিভিউ মোড ডিফল্টই থাক আমরা যদি এখন ওকে করি তাহলে কি হবে মানে এখানে এখানে ওয়েব ওয়েবের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে কি ওয়েবের যখন মাপ নেব তখন ফটোশপে আলোচনা করছিলাম ওয়েবের যখন মাপ নেব ওয়েবটা যখন আসবে তখন ডিভাইসের মাপগুলো আসবে না না ওয়েবসাইটের ডিজাইন করার জন্য আমরা প্রত্যেকটা জিনিসেরই ডিজাইন করব ডিজাইন ছাড়া কোনো কিছুই হবে না আপনার ওয়েবসাইট তৈরি করতে গেলেও ওয়েবসাইটের ডিজাইন লাগবে ডিজাইন ছাড়া ওয়েবসাইটের কোনো ভ্যালু নেই আগে ডিজাইন লাগবে আপনি হরে ঘরে একটা করতে পারেন ওয়েবসাইট তৈরি সেটা কিন্তু মানানসই সময় সময় লাগুক যাই হোক মানানসই হবে না আপনি এখান থেকে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে যে এর প্যারাগ্রাফের সাইজ এত বড় হবে এর হচ্ছে গা হেডলাইনের মাপ এত হবে তারপরে ছবি যেগুলো আসবে ছবিগুলো এই মাপের হবে এই সবগুলো আপনার এখান থেকেই আপনার মানে পরিকল্পনা মাফিক রেডি করতে হবে এখানে ওয়েবসাইটের মাপগুলো আসে সাধারণত আপনার ডিভাইসের মাপ অনুসারে ওয়েবসাইট কি আপনি ডিভাইসে দেখেন না হয়তো ল্যাপটপে দেখেন ডেস্কটপে দেখেন না হলে মোবাইলে দেখেন যে কোনো ট্যাবলেটে দেখেন সেই ডিভাইসের মাপ অনুযায়ী এই মাপগুলো আছে দেখেন হুম আচ্ছা আর ডিভাইসের মাপের যখনই বিষয় আসবে তখন সেটা ইঞ্চিতে হয় না সেটা পিক্সেলে হয় কারণ ডিভাইসটা পিক্সেলের উপর নির্ভর করে তৈরি ছাপা হয় কাগজের মাপ ইঞ্চিতে থাকে এই জন্যে ছাপার কাজগুলো প্রিন্টের কাজগুলো আমরা ইঞ্চিতে দেব আর যেহেতু ডিভাইসগুলো পিক্সেলের হিসাবে চলে সেহেতু আমরা ওয়েবের কাজ করতে গেলে পিক্সেল নেব যাক আমি ওয়েব থেকে প্রিন্টে আসি লেটার দিলাম ইঞ্চি করলাম ঠিক আছে একটু ব্রিড দিলাম হ্যাঁ ব্রিডের হচ্ছে গিয়ে টপে ওপরে বাটনে রাইট লেফট সবগুলো ওই যে এখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক যখন ক্লিক করা আছে তার মানে সবগুলো সমান হবে আর যদি আমি এই লিঙ্কটা উঠাই দেই তাহলে এক একটা আর এক এক রকম দিতে পারি দুই পাশে আমি একটু বেশি রাখতে পারি এবং ওপর নিচে কম রাখতে পারি সেটা আমরা কাগজের হিসাবের ওপরে অনেক সময় হয় কি যে দুই সাইডে কখন জায়গা বেশি রাখতে হয় ধরেন আপনার কাজ যদি খুব লম্বাটে হয় মানে ভার্টিক্যালি বেশি হয় লম্বাটে হয় সেক্ষেত্রে ওপরে এবং নিচে জায়গা বেশি থাকবে দুই পাশে জায়গা কম থাকবে এটা হচ্ছে কি ডিজাইনারের সেন্সের কি মাথায় ঢুকে রাখা উচিত আর যদি সেটা হরিজন্টালি বড় হয় মানে প্রশস্ত হয় ডানে বামে বড় হয় সেক্ষেত্রে আপনার দুই পাশে জায়গা বেশি থাকবে উপর নিচে জায়গা কম থাকবে বোঝা গেছে এই হিসেবে আমরা এখান থেকে ব্লিডিং এর সাইজ নিতে পারি এবং ভেতরে ডিজাইন করার সময়ও দুই পাশে ফাঁকা দিয়ে রাখবো এখানে দেখা আছে যে বটম কোনটা টপ কোনটা লেফট কোনটা রাইট কোনটা এই হিসেবে আমরা জায়গা নিতে পারি যেহেতু আমাদের উপর নিচেই এখানে জায়গা বেশি নিতে হবে এখানে উপর নিচেই আমরা একটু জায়গা বেশি নেই ঠিক আছে আবার কাগজের মাপের ওপরে এগুলো নির্ভর করে এগুলো পরে আস্তে আস্তে দেখবো আর কি দশমিক এক পাঁচ দশমিক এক পাঁচ মাপ দিলাম ওকে করলাম দেখেন চারপাশে ব্লিড আসছে না চারপাশে একটা ব্লিড আসছে এবং এখানে আমাদের একটা ডকুমেন্ট পড়ে গেছে এছাড়াও দেখেন যে আমরা এটাকে আবার যদি ফাইল নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে দেখেন ওপরে একটা জিনিস আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে কি যে নাম্বার অফ আর্ট বোর্ড ঠিক আছে আমি আগে এখানেই ওকে করে যাই যাওয়ার পরে দেখেন এটা একটা আর্ট বোর্ড সাদা যে অংশটা দেখতেছেন এটা একটা আর্ট বোর্ড আমরা আরও বোর্ড নিতে পারি ইচ্ছে করলে আমরা এখান থেকে এই যে আর্ট বোর্ড সিলেকশন বা আর্ট বোর্ড ক্রিয়েটেড টুলস আছে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করলে নতুন একটা আর্ট বোর্ড তৈরি হয়ে যায় ঠিক আছে এইভাবে আমরা একাধিক আর্ট বোর্ড নিতে পারি যদি আমরা একটা ইবুকের কাজ করি তাহলে অনেকগুলো পেজের কাজ হয় হ্যাঁ বা কোনো চার্ট টার্টের কাজ করলে একাধিক পেজ একাধিক ইয়া হয় সেক্ষেত্রে আমরা এটা করতে পারি আচ্ছা ফাইল নিউ নিউ যাওয়ার পরে দেখেন এখানে নাম্বার অফ আর্টবোর্ড আছে এখানে যদি আমরা চার দেই চার দিয়ে যদি ওকে করি তাহলে দেখেন কি হলো আর্টবোর্ড আসলো চারটা আর্টবোর্ড আসলো ঠিক আছে আমরা এভাবে একাধিক আর্টবোর্ড নিতে পারি আমাদের যে কয়টা দরকার আমাদের যদি তিনশো পেজের কাজ হয় তাহলে আমরা তিনশো পেজেরই আর্টবোর্ড ওখান থেকে মাপ দিয়ে একেবারে নিতে পারবো না এটা বাইরে কিন্তু প্রিন্ট করার সময় ওটাও ধরবে হ্যাঁ এখানে আমরা হচ্ছে গিয়া ইচ্ছা করলে যতগুলো ইচ্ছে আমরা আর্ট বোর্ড দিতে পারি আর্ট বোর্ড যখনই দেব তখনই দেখবেন নিচে কয়েকটা দুইটা অপশন চালু হবে স্পেস আপনি হচ্ছে কি এক কলামের ভেতরেই হচ্ছে গিয়ে চারটা নিতে পারেন সেক্ষেত্রে এখানে এক কলাম দেবেন এক আর স্পেস যেহেতু এটা দিয়ে আছে কলাম আমরা এখানে যখন টু কলাম দিলাম দিয়া এখানে আমরা ছয় দেই ছয় দেওয়ার পরে ক্রিয়েট নিউ ওকে যখন করলাম তাহলে কি হবে দুইটা কলমে ছয়টা রো দুইটা রোয়ে ছয়টা এটা রো না কলাম ওখানে আচ্ছা ফাইল নিউ তিনটা দিয়ে দিছিলাম আমি কলাম তিনটা হয়ে গেছে আমি যদি এক দেই এক কলমে ছয়টা আসবে আর বইয়ের ক্ষেত্রে যদি আমরা বই তৈরি করতে যাই তাহলে কি করতে হয় দুইটা লাগে না দুইটা পেজ লাগে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ওইভাবেই দুইটা করে কলাম দিয়ে আমরা অনেকগুলো পৃষ্ঠা এইভাবে নিতে পারি ফাইল নিউ এখানে মনে করেন যে কলাম দিলাম কয়টা দুইটা আমার বিশ পেজের একটা বই হবে ঠিক আছে ওকে করলাম ও ফাইভ দিছি সরি সরি আমি দুই দিতে ফাইভ দিছি ফাইভ নিউ কলাম এখানে কয়টা হবে দুইটা দুইটা হবে এবং 20টা 20 পেজ মানে যে পেজ সেই পেজের ওখানে শুধু ওটা ক্লিক করে দিলেই তো হচ্ছে 200 পেজের হলে 200 200 লিখতে হবে আমি পেজের নিলাম এখানে দেখে 20টা পেজ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 না এটা হচ্ছে ইন ডিজাইনে হয় কিন্তু এখানে হয় না এখানে হচ্ছে আপনার হচ্ছে আর্ট বোর্ড গুলো সিলেক্ট করে দিতে হয় আপনি যখন যে বোর্ডে সিলেক্ট করে দিবেন সেই বোর্ডটাই শুধু প্রিন্ট হবে এই বোর্ডটা যদি আমি সিলেক্ট করি এই বোর্ডে ক্লিক করে রাখি যদি তাহলে এই বোর্ড সিলেক্ট থাকবে দেখেন এটা সিলেক্ট আছে না এখন এটাই প্রিন্ট হবে এটাই প্রিন্ট হবে আমি যদি আমি যদি এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করি তাহলে এখানে নিয়ে আসলে কি হয় এটা সিলেক্ট আছে অল সিলেক্ট করা যায় না অল সিলেক্ট অল সিলেক্ট হবে না অল oh. সিলেক্ট হবে কি হবে এটা দেখি না অল সিলেক্ট হবে না মানে সাপোজ এই ওটা ওখানেই দেয়া আছে কিন্তু আমি একটা সিম্পল একটা একটা সফটওয়্যার সেই জায়গায় থাকলো না এখন আমি ফাংশনালি কোথায় দেখবো আচ্ছা সেটাও দেখাবো চিন্তার কিছু নাই ব্লিড অপশন তেমন কিছু নাই যে আপনি যে কাজগুলো করবেন সে কাজ যেন এর বাইরে না যায় এর ভেতরেই কাজগুলো করবেন ঠিক আছে এই জন্য ব্লিড অপশন দেয়া আর এখানে ব্লিড মার্কটা দেয়া থাকে যে কালার এর বাইরে কখনোই যাবে না আর প্রিন্ট তো এই ভেতরের এই লেটারের ভেতরেই নেবে ঠিক আছে এরকম এই ব্লিড অপশন ছাড়া প্রিন্ট সম্পূর্ণ পেজেই কি হলো দেখা যাচ্ছে বাড়তি কোনো জায়গা নাই আমি যখন একটা ব্যানার ডিজাইন করে তখন এই যে ফ্রেম করে মারবো তখন দেখা যাচ্ছে আমার লেখাটা হয়তো নিচে পড়ে যাচ্ছে কাটে যখন মারবো আগে এইরকম ছিল ওভার প্রিন্ট প্রিভিউ বোঝা গেছে এখন যদি আমি কন্ট্রোল পি দেই কাজ করবে দেখেন এখানে পেজ এক দুই তিন চার করে আসতেছে এ একটা একটা করেই প্রিন্ট করবে হ্যাঁ এখানে প্রিন্টারই তো নাই আচ্ছা প্রিন্ট এরিয়াগুলো দেখাবো আবার একসাথে কিভাবে প্রিন্ট করা যায় সেগুলো দেখাবো টেকনিকগুলো আজকে আচ্ছা ওর ব্লিড কিভাবে দিতে হয় ইয়ে কাজ কিভাবে নিতে হয় হ্যাঁ, এগুলো হ্যাঁ। ইনশাল্লাহ শিখব এটা আমরা অফ করি অফ করে নতুন একটা পেজ নেই নো ফাইল নিউ অবশ্যই লিঙ্ক করে দেই ওকে ওহো আবার বৃষ্টি নিছি ফাইভ নিউ লিঙ্ক করে দিছি বিশ না আমার একটাই দরকার ওকে ঠিক আছে এখন আসা যাক এখানে শুধুমাত্র ভেক্টর ডিজাইনের কাজ হয় ভেক্টর ডিজাইন কি কি হিসেবে কাজ করে এই যে আমরা আমরা ওপরে দুইটা টুলস দেখি একটা হচ্ছে আমরা দেখছি ফটোশপেও ছিল সিলেকশন টুলস আর একটা ডাইরেক্ট সিলেকশন টুলস ফটোশপে ভি চাপলে আসতো হচ্ছে মুভ টুলস ইলাস্ট্রেটরে ভি চাপলে আসে সিলেকশন টুলস আর এ চাপলে direct selection tools keyboard command V চাপলে আসে সিলেকশন টুলস আর এ চাপলে আসে ডাইরেক্ট সিলেকশন টুলস এই দুটা আচ্ছা আমরা দেখি এখন শেপ টুলস থেকে যে কোনো একটা শেপ নেই রেক্টেঙ্গেল এর মাধ্যমে আমরা চতুর্ভুজ একটা অংশ নেই কন্ট্রোল না শুধু জেড জেড চাপলে জুম টুলসটা সিলেক্ট হয় এই যে ম্যাগনিফাইন গ্লাসের মতো যে জুমের যে আইকনটা আছে ওটা সিলেক্ট হয়ে যায় ওই টুলসটা সিলেক্ট হয় এটা আমি ছোট করে দেই তাহলে বোঝা যাবে যে নিচে এই টুলসটা সিলেক্ট হয় এটা দিয়ে আমরা ড্র্যাগ করে যে কোনো অংশ এইভাবে ড্র্যাগ করলে ওই অংশটা জুম হয়ে আসে ঠিক আছে আমি জুম করে নিলাম জুম আউট শুধুমাত্র ওই জুম টুল সিলেক্ট করে অল্টার চেপে অল্টার চেপে ক্লিক করব জুম আউট হয়ে যাবে ঠিক আছে অল্টার চ্যাপেল অল্টার চ্যাপলে সব কিছু মাইনাস হয় এটা আমরা ফটোশপেও দেখছি অল্টার চ্যাপলে সব কিছু মাইনাস হতে থাকে আচ্ছা দেখি এবার এই যে এই যে আমরা একটা ইয়া নিলাম আবার আপনি যদি অল্টার চেপে যদি স্ক্রল করেন ছোট বড় হবে অল্টার চেপে যদি স্ক্রল করেন মাউসের স্ক্রল করেন যদি তাহলে ছোট বড় হবে আচ্ছা আমরা যদি দেখেন যে এখানে যদি দুইটা জিনিস থাকে ইয়ার ভেক্টর ডিজাইনের একটা হচ্ছে আমি বলছি তো যে এ আউটলাইন বোঝে আউটলাইনে কি থাকে স্ট্রোক থাকে আউটলাইনে যে বর্ডারের লাইনটা দেওয়া হয় এটাকে বলা হয় স্ট্রোক আর ভেতরে যে রংটা দেওয়া হয় সেটাকে বলা হয় ফিল এখানে হচ্ছে কি আমরা দেখছি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ফটোশপে কিন্তু এখানে আছে কি ফিল এবং স্ট্রোক হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড বিষয় না এটা এটা আপনি যেটাকে ওপরে নেবেন এখানে ক্লিক করলে যেটাকে ওপরে নেবেন সেটাই আসবে আপনি এটাকে ক্লিক করলে এটা ওপরে আসবে আবার ফিলে ক্লিক করলে ফিলটা ওপরে আসবে জাস্ট একবার ক্লিক করবেন একবার ক্লিক করলে ওপরে আসবে এটা একবার ক্লিক করলে ওপরে আসবে আবার যদি এক্স চাপেন তাহলে চেঞ্জ হবে এক্স শুধু এক্স চাপলে স্ট্রোকটা উপরে আসবে ফিলটা উপরে আসবে এখানে দেখেন একটা অ্যারোর চিহ্ন আছে অ্যারোর চিহ্ন দিলে হয় কি যে স্ট্রোকের রংটা ফিলে চলে আসে ফিল স্ট্রোকের রংটা ফিলে চলে আসে ফিলের রংটা স্ট্রোকে যায় উল্টায় দেয় আচ্ছা আমরা এবার ইয়ে তো ফটোশপেও তাই করে কিন্তু আমরা মনে করতাম কি ওটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আছে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডে আছে কিন্তু না ওটা আসলে কালার সুইচ করতেছিল ফর ব্যাকগ্রাউন্ড কালারটিকে ফরগ্রাউন্ডে নিয়ে আসতেছিল ফরগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাচ্ছিল এটা তাই করে স্ট্রোকের কালার ইয়াতে নিয়ে যায় ফিলে নিয়ে যায় আচ্ছা আমরা এবার হচ্ছে গিয়ে স্ট্রোকে কোনো কিছু কালার দেই এখানে ডাবল ক্লিক করব ফিলের ওপরে ডাবল ক্লিক করে এখানে আমরা কালার দিতে পারি এক পন্থা এক পন্থা দুই হচ্ছে গিয়ে ওপরে দেখেন শেপ টু সিলেক্ট করার পরে ফটোশপে যেরকম ছিল এখানেও ঠিক সেই রকম আছে এখান থেকে আমরা কালার চুজ করে দিতে পারি ঠিক আছে আমি যখন এটাকে ছোট করব এ ছোট হয়ে যাবে এটাকে যদি আমরা আবার অনেক বড় করি এর মানের কোনো পরিবর্তন ঘটবে না এটাকে আমরা বড় করতে পারি এর মানের কোনো পরিবর্তন ঘটবে না বড় করলাম এ বুঝলো কি যে আমি আমার আউটলাইন হচ্ছে কি এই স্কোয়ারটা আউটলাইন এর ভেতরে কী রং ছিল হলুদ রং ছিল ও হলুদ রঙে পূর্ণ করে দিছে ও আর কিছু বোঝেনি রাস্টার ডিজাইন যেরকম কালার সুইচ করে এ সেটা করে না এর মাথায় শুধু একটা জিনিসই আছে যে এ করে কি যে ফিলটা ভরাট করে দেয় যে রং ছিল সেই রঙেই আচ্ছা আমরা মুভ টুলস দিয়ে এর আগে যেভাবে কোনো কিছু সিলেক্ট করার পর সিলেক্ট করার পরে মুভ টুলস দিয়ে আমরা নাড়াচাড়া করতাম এখানে সিলেকশন টুলস দিয়ে সেটা করা যায় সিলেকশন টুলস দিয়ে আমরা এই জিনিসগুলো নাড়াচাড়া করতে পারি এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবর্তন করতে পারি এবং সিলেকশন টুলস দিয়ে যখনই কোনো কিছু সিলেক্ট করা হয় তখনই এর কন্ট্রোলারগুলো চারপাশে চলে আসে এই কন্ট্রোলার ধরে আমরা এগুলোকে ছোট বড় করতে পারি খুব ইজিলি এখানে একটা মজার ব্যাপার দেখেন যে আমরা কিন্তু এখানে লেয়ারের চিন্তা করতেছি না এখানে লেয়ার নাই তা না এখানে লেয়ার আছে কিন্তু লেয়ার নিয়ে অত মাথা না ঘামালেও চলে আপনারা যখন এক্সপার্ট হবেন তখন লেয়ার নিয়ে মাথা ঘামায় এখন লেয়ার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই যে লেয়ার প্যালেটে গিয়ে দেখেন লেয়ারটা এখানে আছে ঠিক আছে এখানে লেয়ারটা আছে লেয়ারটা অবশ্যই আছে লেয়ার নিয়ে আলোচনা করব সমস্যা নাই এই লেয়ারের অনেক কাজ আছে যে কাজটা এখান থেকে করা যায় সুন্দরভাবে হ্যাঁ একই রকম কিন্তু এখানে লেয়ার নিয়ে অত চিন্তা না করলেও হয় ওখানে লেয়ার নিয়ে নিয়েই সব কাজ করতে হতো এখানে অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যায় নেয়াল নিয়ে অত চিন্তা করতে হয় না অটোমেটিক তৈরি হয়ে যায় আমি একটা জিনিস নিয়ে আসবো অটোমেটিক একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে আচ্ছা আমরা যখন এখান থেকে কোনো শেপ নিয়ে যদি শিপ চেপে শিপ চেপে ড্র্যাক করি তখন কি হয় জিনিসটা স্কোয়ার হয় হাইট এবং ওয়াইট সমান হয় শিপ চেপে যদি কোনো কিছু ড্র্যাক করি হাইট এবং ওয়াইট সমান হয় আবার দেখেন এই টুসটা রেক্ট্যাঙ্গেল টুস সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি তাহলে এ একটা প্রোপ আপ আসে রেক্ট্যাঙ্গেল নামে আসছে এই প্রোপ আপটা এখানে বলতেছে ওয়াইড এবং হাইট আমরা এখানে ওয়াইডের মান দিতে পারি কত দিবাও চার হাইটের মান দেই চার ওকে তার মানে কি চার ইঞ্চি বা চার ইঞ্চির একটা রেক্ট্যাঙ্গেল চলে আসলো ঠিক আছে এটাকে এই রেক্ট্যাঙ্গেলকে আমরা ছোট করে দেয় এবার এক ইঞ্চি বা এক ইঞ্চি করে ছোট একটা নিলাম এটাকে আমরা সিলেক্ট করার পরে অল্টার চেপে যদি ড্র্যাক করে নিয়ে আসি তাহলে এটা কপি হয়ে যায় ঠিক আছে আমরা যদি অল্টার চেপে শিফট চেপে ড্র্যাক করে নিয়ে আসি তাহলে এটা এখানে স্ট্রেট ওই মাপ বরাবর চলে আসে শিফট চাপলে সবসময় মনে রাখবেন স্ট্রেট কাজ করে ড্র্যাক করে আমরা নিয়ে আসলাম একেবারে হুবহুব এই পাশে চলে আসলো এখন দেখেন আমি যদি কন্ট্রোল ডি চাপি সে করতেছে কি ওটাকে বারবার ওই কাজটাই করতেছে আমি যে কপি করে নিয়ে আসলাম ওই কাজটা বারবার করতেছে কন্ট্রোল ডি চাপলে আবার আমি ডাইরেক্ট সিলেক্ট শুধু সিলেকশন টুলস দিয়ে পুরোটা সিলেক্ট করে যদি একটু নিচে টেনে নিয়ে আসি আবার অল্টার শিপ চেপে নিয়ে এসে যদি সেরে দিই এবং এরপরে যদি কন্ট্রোল ডি চাপি দেখেন ও নিচের দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই কাজটা আমরা ভাবে এইভাবে অনেক কিছুই করতে পারি যেমন এখানে কিছু শেপ আছে পলিগোনাল টুলস আমি এটাকে যা শিপ চেপে শুধু ডাইরেক্ট ইয়ে করলে এরকম এলোমেলোভাবে পড়বে কিন্তু শিপ চাপলে হয় কি ওটা স্টেট পড়ে মানে এর যে এটা কি কি বলে ভূমি এর তো চারটা বাহু আছে কয়টা বাহু আছে একটা দুইটা তিনটা চারটা ছয়টা বাহু তো এর ভূমি বরাবর স্টেপ পরে নিচের ইয়াস বাহুটা ঠিক আছে আর এলোমেলোভাবে দিলে তো এটা এলোমেলোভাবে পড়বে কিন্তু শীত চাপলে হয় কি ভূমি বরাবর এই বাহুটা সমানভাবে হ্যাঁ। পড়ে তো আমি করলাম কি এটা নিলাম এবং অল এই যে শিপ চেপে কর্নারে ধরে ছোট বড় করলে কি হয় ওর প্রপোর্শনটা ঠিক থাকে মানে রেশিও হাইট ওয়াইডের রেশিওটা ঠিক রেখে আমি ছোট করলাম ঠিক আছে করার পরে আমি করি কি এটাকে একটু এই দিকে নিয়ে আসি হ্যাঁ এই যে সরি এটাকে ধরার পরে আমি করি কি এটাকে এই যে কর্নারে যখন সারটা নিয়ে যাচ্ছি দেখেন অ্যারোর মতো ওপর দিকে একটা বাম দিকে একটা অ্যারোর মতো আসতেছে এটা ধরে আমরা এটাকে ঘুরাই দিতে পারি পারি না আচ্ছা আমি করি কি এবার এটাকে শিপ চেপে এবার ঘোরাই দেয় এটা পঁয়তাল্লিশ ডিগ্রি বরাবর ঘুরবে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি বরাবর ঘুরবে তাহলে আমার এটা একেবারে কিভাবে আসলো একেবারে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে ঘুরে দেখেন এই কর্নারগুলো এই দিকে আসছে এবং যেটা আমার ভূমি ছিল সেটা এখন ডান পাশে চলে আসছে বাম পাশে চলে আসছে এখানে স্টেটভাবে আচ্ছা এটাকে আমি অল্টার চেপে এখন সিলেক্ট করে অল্টার চেপে কপি করে একটু দূরে নিয়ে যাই নিয়ে গেলাম কন্ট্রোল ডি চাপে অনেকগুলো হয়ে গেল না কন্ট্রোল ডি হলো এবার একটা কাজ করি আবার সিলেক্ট করি সবগুলো সিলেক্ট করে একটু নিচে নিয়ে আসি এবার করি কি এই দিকে নিয়ে আসি একটু হ্যাঁ শুধু এবার শিপ চাপিনি কারণ হ্যাঁ। আমার তো ওই বরাবর দিলে হচ্ছে সোজা দিলে হচ্ছে না একটু সরাই নিয়ে আসে এইভাবে আমি এটাকে একটু মিলাই দিলাম দেখেন এ অটোমেটিক্যালি একটা চিহ্ন নিয়ে আসছে সে চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে মিডিলের বাহুর সাথে আমার মিডিলের সেন্টারটা মিল হয়েছে তারপরে আমি ছেড়ে দিলাম দেওয়ার পরে যদি এখন কন্ট্রোল ডি চাপি কি করে এই একটা প্যাটার্নের মতো তৈরি হয়ে গেল ঠিক আছে আমরা এটা এইভাবে না করে যদি এইভাবে করতাম তাহলে আরো ভালো হতো এটা দুইটা একটা করে নিলাম দুইটা করে নিলাম নেওয়ার পরে যদি আমি এটাকে শিপ চেপে এবার নিচে টেনে নিয়ে আসি এই দুইটাকে হ্যাঁ অল্টার শিপ অল্টার শিপ চেপে নিচে নিয়ে আসলাম নিয়ে এসে ছেড়ে দিলাম এখন কন্ট্রোল ডি চাপি এ এখন নিজ বরাবর যাবে যাবে না এ এখন নিজ বরাবর যাবে এখন আমার হচ্ছে এর ভেতরের ইয়া লাগবে এখন আমি এই সবগুলোকে কন্ট্রোল এগুলো এক একটা আলাদা আলাদা আছে না আমরা এগুলোকে গ্রুপ করতে পারি আমরা সবগুলো ধরে যদি কন্ট্রোল ডি চাপি কন্ট্রোল জি চাপি তাহলে সবগুলো একসঙ্গে গ্রুপ হয়ে যাবে ঠিক আছে সবগুলো আলাদা আলাদা লেয়ারে ছিল এখানে লেয়ারে দেখেন সবগুলো আলাদা আলাদা লেয়ারে ছিল কিন্তু দেখেন এখানে অপরে লেখা আছে গ্রুপ মানে এই এতগুলো লেয়ার আমি একটা গ্রুপে করছি সেই গ্রুপ আবার একটা নতুন লেয়ার হিসেবে দেখাচ্ছে ঠিক আছে এই অ্যারোতে ক্লিক করলে প্রথমে গ্রুপটা দেখাচ্ছে আবার এই অ্যারোতে ক্লিক করলে সবগুলো লেয়ার দেখাচ্ছে আপনি যদি ইচ্ছা করেন যে কোনো লেয়ার হাইট করে দিতে পারেন একটা হাইট হয়ে গেছে এই আয়ে ক্লিক করবেন আসলো আচ্ছা এবার আমরা দেখি লেয়ার হাইট করে কিভাবে লেয়ার হাইট এবং লক করাটা দেখি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যদি আমি কন্ট্রোল থ্রি চাপি হাইড হয়ে গেছে আছে দেখেন এখানে আয়ের চিহ্নটা নাই গ্রুপের পাশে এটাতে আয়ের চিহ্ন দিলাম চোখের চিহ্ন দিলাম চলে আসলো দিলাম উঠে গেল তার মানে পুরোটা সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল থ্রি চাপি সেটা কি হয় হাইড হয়ে যায় আবার কন্ট্রোল হ্যাঁ আবার কন্ট্রোল অল্টার থ্রি চাপলে চলে আসে ঠিক আছে একইভাবে আমার যদি কন্ট্রোল টু চাপি এটা লক হয়ে যায় দেখেন পাশে একটা তালা চলে আসছে লক এটা এখন কিছুই করতে পারবো না কিচ্ছু করা যাবে না এতে আবার যদি কন্ট্রোল অল্টার টু চাপি তাহলে এটা আবার লক খুলে যায় হ্যাঁ আপনি লেয়ার থেকে যে কোনো লেয়ার থেকে যে এটার পাশে ক্লিক করলে ওটা লক হয়ে যাবে এখন আপনি এটা সরাবেন সরবে কিন্তু আপনার একটা লেয়ার যেহেতু গ্রুপ আছে একটা লেয়ারকে ইয়া করে লাভ নাই আপনি হচ্ছে গিয়ে আনগ্রুপ করে নিতে হবে আনগ্রুপ করার বুদ্ধি কি কন্ট্রোল শিফট জি তাহলে আনগ্রুপ হয় কন্ট্রোল জিতে গ্রুপ হয় কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ হয় এগুলো করার আবার বুদ্ধি ইয়া কি রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করতে পারে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করতে পারে বুঝতে পারছেন এছাড়া ডাইরেক্ট সিলেকশনের কিছু কাজ আছে দেখাবো কি আচ্ছা ডাইরেক্ট সিলেকশন টুলস কি কাজ করে এর আগেও আমরা দেখছিলাম যে ডাইরেক্ট সিলেকশন টুলস করে কি অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরে এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে না এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরতে পারে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে যদি কোনো নির্দিষ্ট অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করি এটা ধরবে ধরে এটাকে নাড়াবে কিংবা নির্দিষ্ট কোনো বাহুকে এক্সট্রাভাবে সিলেক্ট করে ধরে সেটাকে আমরা নাড়াচাড়া করতে পারবো যেটা সিলেকশন টুলস দিয়ে সম্ভব না এটা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়েই সম্ভব আমরা একটা বাহুকে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে ডিলিটও করে দিতে পারি ওই বাহুটা ডিলিট হয়ে গেছে কন্ট্রোল ওয়াই চাপলে এটা এক্স রে মোডে দেখা যায় কালার টালার কিছু নাই শুধু হচ্ছে গিয়া পাথটা দেখা যাবে কন্ট্রোল ওয়াই চাপলে কন্ট্রোল ওয়াই চাপলে আবার ওটা ফেরত আসে আমরা কন্ট্রোল ওয়াই চেপে দেখি যে একটা বাহু ডিলিট করছে ওটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে আবার কন্ট্রোল ওয়াই চাপি কন্ট্রোল জেড চাপি ফেরত আসলাম এখন যদি আমি এটাকে যদি বাহুটাকে ডাইরেক্ট সিলেকশন টুলতে সিলেক্ট করি একটা বাহু সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল সি চাপি বাহুটা ওর ভিতর থেকে সিলেক্ট হয়ে গেল আবার যদি কন্ট্রোল ভি চাপি তাহলে ওই বাহুটা পেস্ট হয়ে গেল ঠিক আছে কিন্তু আমি চাচ্ছি কি যে এখান থেকে এই যে একটা বাহু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কন্ট্রোল সি চাপলে কপি হয়ে গেল কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে গেল তাহলে কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে গেল কন্ট্রোল ভি চাপি পেস্ট হয়ে গেল ঠিক আছে আচ্ছা দেখেন আবার যদি আমি কন্ট্রোল সি চাপি কপি করি আবার কন্ট্রোল বি চাপি এবার ও কিন্তু পেস্ট হয়েছে পেস্ট হয়েছে কিন্তু কিন্তু কোথায় পেস্ট হয়েছে ঠিক এক্স্যাক্ট ওই জায়গাতেই পেস্ট হয়েছে এক্স্যাক্ট ওই জায়গাতেই পেস্ট হয়ে গেছে বি কন্ট্রোল সি দিয়ে কপি করে যদি কন্ট্রোল বি চাপি যেখান থেকে কপি করছি ঠিক সেই জায়গাতেই পেস্ট হবে এক চুলো এদিক সেদিক হবে না এটা খুব কাজে দেয় খুবই কাজে দেয় এরপরে দেখেন আমরা যদি কোনো শেপ নেই নেয়ার পরে যদি সিলেকশন টুল সিলেক্ট করি তাহলে দেখেন চারপাশে এটা হচ্ছে গিয়ে সিসি সিএস সিক্সে ছিল না সিসিতে থেকে এই ফাংশনটা চালু করছে যে চারপাশে বৃত্তের মতো একটা অপশন আসে গোল পয়েন্টার আসে আমরা এই পয়েন্টার যদি ভেতরের দিকে নিয়ে যাই এ রাউন্ড হতে থাকে এটাকে রেডিয়াস বলে এটাকে কর্নারটাকে রেডিয়াস করে দেয় মানে কার্ভ করে দেয় রাউন্ডের মতো করে দেয় এটাকে এই রকম করে রাউন্ডের মতো করে দেয় আমরা যত ভেতরে নিয়ে যাব তত এটা কাট করতে থাকবে আস্তে আস্তে একেবারে রাউন্ড করে দেবে ঠিক আছে কিন্তু আমার যদি মনে হয় যে না আমি শুধুমাত্র একটা পাস করব সেক্ষেত্রে সিলেকশন টুলস দেওয়া হবে না সেক্ষেত্রে আমার ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে ওই অ্যাঙ্কার পয়েন্টটা যে পাসটা করতে চাচ্ছি সে পাশের অ্যাঙ্কার পয়েন্টটা আমার সিলেক্ট করতে হবে তাহলে শুধুমাত্র একটা বৃত্ত আসবে তখন এটাকে কাট করে আমরা যতদূর ইচ্ছে নিয়ে যেতে পারবো বোঝা গেছে আর যদি আমরা দুইটা সাইড এরকম করতে চাই তাহলে কি করব এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে এটা একটা করলাম আর এই পাশের অ্যাঙ্কার পয়েন্ট শিপ চেপে সিলেক্ট করব আমরা দেখছি না শিপ চেপে সিলেক্ট করলে দুইটা লেয়ার সিলেক্ট হয় একসঙ্গে ঠিক এখানেও তাই হয় একাধিক শেপ আপনি শিপ চেপে সিলেক্ট করবেন সবগুলো সিলেক্ট হতে থাকবে এখানে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আমি সিলেক্ট করলাম এখন এটাকে কার্ভ করি দেখেন কি হয় যদি একইভাবে আমরা তিনটাও সিলেক্ট করতে পারি সিলেক্ট করে তিনটা এভাবে রাউন্ড করে দিতে পারি সুন্দর না এই টেকনিকগুলো এই টেকনিকগুলো অনেক কাজে লাগবে এবং এই কাজগুলোতে আপনার ফটোশপে করতে গেলে বহু ঝামেলা কিন্তু এখানে এত সহজে এত চমৎকারভাবে কাজগুলো করা যায় আইকন তৈরি বলেন ফন্ট তৈরি বলেন যে কোনো কিছু এত চমৎকার এত দ্রুত করা যায় যেগুলো শেপ কেন্দ্রিক কাজগুলো সেটা ফটোশপে সম্ভব না অত সুন্দর ব্লিডের কিছুই না আপনি হচ্ছে যখন কোনো কিছু নেবেন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুসটা একটা নেন মাপের নেন হচ্ছে গা আপনার হচ্ছে গিয়ে নয় বাই হচ্ছে গিয়ে কত এগারো দশমিক পাঁচ নেন ঠিক আছে ও এক দশমিক পাঁচ নিছি ঠিক আছে সমস্যা নেই এগারো করে দিব হবে শিফট এফ এইট তাহলে ট্রান্সফর্ম আসবে এখানে এটা সাথে আছে এখানে এগারো দশমিক পাঁচ করে দেবে হয়েছে কিন্তু বেশি বড় হয়ে গেল কারণ কি এখানে জয়েন্ট দেওয়া আছে মানে এটা বড় করলে ওটাও বড় হবে তাই আমার এই জয়েন্টটা উঠাই দেওয়া লাগবে উঠাই দিয়ে এখানে এখন এগারো দশমিক পাঁচ করতে হবে তাহলে শুধুমাত্র হাইটটাই বড় হবে এটাকে আমি সেন্টারে নিয়ে যাব নিয়ে যে সেন্টারে কীভাবে নেব অ্যালাইনে যেতে হবে অ্যালাইন হচ্ছে গিয়ে ওই ওখান থেকে অ্যালাইন পাবো অ্যালাইনে গিয়ে শো অপশনস এখান থেকে আর্ট বোর্ড সিলেক্ট করে দেব দিয়ে এখানে মিডিল করে নেব মিডিল হয়েছে এখন কন্ট্রোল ফাইভ চাপব হ্যাঁ ওই যে চারদিক দিয়ে ইয়া পড়ে গেছে হ্যাঁ কন্ট্রোল ফাইভ হচ্ছে এটা কি আপনার ইয়া তৈরি করে দেয় গাইড তৈরি করে দেয় গাইড আর রুলারের যে গাইড কন্ট্রোল আর চেপে যে রুলার নিয়ে যে আমরা গাইডগুলো দেই না সেটা তৈরি কন্ট্রোল ফাইভ যে কোনো শেপ নেন আপনার কাজের জন্য ওটা দিয়ে কন্ট্রোল ফাইভ চাপবেন ও একটা গাইডলাইন ওটা ব্লিডের কাজ করবে ওটাকে ব্লিড হিসেবে তৈরি করা যায় এটা ফার্স্ট স্টেপ এছাড়াও আমরা ভেতরে আবার হচ্ছে গিয়ে এইরকম ইয়ে নেব কাজ করার জন্য আমার তো এটা নিলেও হবে না এর ভেতরে আরও জায়গা নিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে আমার হয়তো এই যে এটার মাপ কি ফাইভ নিউ নিউ এটা আট দশমিক পাঁচ এগারো ঠিক আছে ক্যান্সেল করি আমি নেব আট দশমিক পাঁচ আর এখানে কি এগারো ওকে নিলাম নিয়ে এটাকে অ্যালাইন করে দেবো একেবারে মিডিল এবং ইয়ার অ্যালাইন করে দিলাম ঠিক আছে এখন এটার স্টোক দেব স্টোক দেব আমি কি বলছিলাম যে বাহাত্তর সমান এক ইঞ্চি তাহলে বাহাত্তরের অর্ধেক কত ছত্রিশ ছত্রিশ পিটি সমান হচ্ছে গিয়া হাফ ইঞ্চি আমি চাচ্ছি হাফ ইঞ্চি করে জায়গা ছাড়তে যে হাফ ইঞ্চির ভেতরেই আমার সব কাজগুলো হয় বাইরে যেন না হয় সেক্ষেত্রে আমি করব কি এখান থেকে হচ্ছে কি ফিলটাকে নাই করে দেবো ফিলটাকে নাই করে দেওয়ার বুদ্ধি কি এখান থেকেও করতে পারি আবার এখান থেকেও করতে পারি এই যে এখানে নিচে এখানে ক্লিক করলে ফিলটা নাই হয়ে গেল শুধু স্টোকটা থাকলো যে স্টোকটা উপরে উঠাই দিলাম এবং স্টোকের সাইজ বাড়াই দেয় কত করব ছত্রিশ পিটি এখানে স্ট্রোকের একটা অপশন আছে প্যালেট আছে স্ট্রোকের প্যালেট শো অপশন স্ট্রোকের প্যালেট আছে এবং স্ট্রোকটাকে মিডিলে দেবো মানে ভেতর দিকে দেবো একটা সেন্টার আছে একটা বাইরে আছে একটা ভেতর দিকে আছে আর এখানে আমরা করব কি ছত্রিশ দেব তিন দশ ছয় ছত্রিশ দেবো তাহলে ভেতর দিকে পড়ে গেল না এখন এটাকে ভেঙে না নিতে হবে এটা তো স্ট্রোক আকারে আছে মানে একটা ইফেক্টের মতো স্ট্রোকটা একটা ইফেক্টের মতো কাজ করে ইফেক্টটাকে ভেঙে নেওয়ার জন্য অবজেক্ট থেকে এক্সপ্লেন করে দেব এটা এখন এখন শেপের কন্ট্রোল ওয়াই চাপে দেখি এটা শেপের মতো হয়ে গেছে জেড চাপি দেখেন এটা কন্ট্রোল ওয়াই চাপি দেখেন ইফেক্টই আছে কিন্তু এখানে কোনো লাইন পড়েনি যখন আমি ইফেক্টটাকে ভেঙে নেব অবজেক্ট থেকে এক্সপ্লেন করে নেব তখন দেখেন কন্ট্রোল ওয়াই চাপে একটা লাইন পড়ে গেছে এটাকে এখন কন্ট্রোল ফাইভ করি তাহলে গাইড আর একটা পড়ে গেল ভিতর দিকে আমার যত যাবতীয় কাজ এর ভেতরে করতে হবে এর বাইরে করা যাবে না লেখা টাকা এই কাজগুলো আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন বাইরে কিন্তু লেখা টাকা যাবতীয় কাজ এর ভেতরেই করব হ্যাঁ এটা অটোমেশিনের জন্য আপনার ইনশাল্লাহ আগামী দিন আমরা হচ্ছে গিয়া চমৎকার কিছু কাজ শিখব ইলাস্ট্রেটর কাজটাই খুব চমৎকার চমৎকার কিছু কাজ শিখব আমরা হচ্ছে গা পেন টুলসের কাজ টেক্সট টুলসের কাজ এই কাজগুলো শিখব এবং পেন টুলসের টেক্সট টুলসের কাজই হচ্ছে গা মজার কাজ এখানে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আপনারাও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন বলেন না না না কোশ্চেন অফ না না ওই এগুলো ব্যাপারে কোনো কোশ্চেন না আচ্ছা, আচ্ছা। <laughs>